আমরা গত পর্বে শিখেছিলাম অ্যাকাউন্ট তৈরি করা তো কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তো এই পর্বে আমরা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে যে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট সেট করতে হয় বা অপটিমাইজেশন করতে হয় গত পর্বে আমরা এই জায়গায় ছিলাম এখান থেকে আমি চাচ্ছি যে আবার আপনাদেরকে দেখানো তো এখানে আপনি যদি কিছু জিনিস দেখেন উপরে দেখবেন একটা ছবি দেওয়া আছে মানে এখানে ছবি দেওয়ার একটা অপশন আছে আপনার ছবি কীরকম দিবেন সেটা আর এখানে হচ্ছে কভার মানে লিঙ্কডিং কভার ফটো যেটা আমরা বলে থাকি তো ফেসবুকের মতোই এখানেও একটা কভার ফটো দিতে হবে তো আমরা ফার্স্ট অফ অল কিছু প্রোফাইল দেখব এখানে যদি আমি দুইটা তিনটা প্রোফাইল আপনাদেরকে দেখাই আমরা মাই নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন অনেকজনের অ্যাকাউন্ট দেখতে পারবেন হ্যাঁ digital marketing consultancy digital marketing consultancy এবং এখানে দেখেন এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং কনসালটেন্স আরও অনেক কিছু লেখছে digital market marketer SEO expert social media marketer যখন আমরা মাই নেটওয়ার্কে আসব তখন আমরা কিন্তু এইগুলো তাদের নামের পরে আমরা হেডলাইনে কিন্তু দেখতে পারবো ধরেন এক্সাম্পল কোনো একটা ক্লায়েন্ট তার ডিজিটাল মার্কেটার এক্সপার্ট লাগবে বা এসি এক্সপার্ট লাগবে তিনি মাই নেটওয়ার্কে আইসা সার্চ করলো এসি এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার ঠিক আছে এখানে এসে সার্চ করার পরে যখন এই প্রোফাইলগুলো দেখবে তখন যদি আপনার প্রোফাইলটা এরকমভাবে সুন্দর করে সাজানো থাকে যে নামের পরে আপনি কি কাজটা করেন সেটা দেখতে পারেন যেমন এখানে আপনি অনেক প্রোফাইল দেখবেন যে তেমন কিছু একটা দেয় নাই ঠিক আছে কিছুই দেয় নাই জাস্ট নাম দিয়ে খুলে রাখছে এখানে প্রফেশনালিটি বলতে একটা বিষয় থাকে হ্যাঁ তো অবশ্যই আমরা যখন অ্যাকাউন্টগুলো করব মানে অ্যাকাউন্ট সেট বা অপটিমাইজেশন করব অবশ্যই নাম দেন হচ্ছে আমরা কি কাজ পারি সেটা আমরা তুলে ধরবো মেন টপিকগুলো আমরা তুলে ধরবো ওকে তো এখানে কিন্তু আমরা যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করার পরে বা অ্যাকাউন্টে যদি আমরা যাই যাওয়ার পরে কিন্তু গেল মানে গেলেই কিন্তু আমরা দেখতে পারবো যে তিনি একজাক্টলি কী সার্ভিস দিতেছে ওকে তো এইভাবে মূলত আমাদেরকে প্রোফাইলগুলো অপটিমাইজেশন করতে হবে এবার কথা হচ্ছে এখানে মেন ফ্যাক্টর হচ্ছে ছবি যেমন এই একজন দেখেন কোনো ছবি দেয় না এটা হয়তো নতুন তো দেখেন এখানে অনেকে আছে ভালো ছবি ইউজ করে নাই ছবির ক্ষেত্রে আপনি কি টাইপের ছবি ব্যবহার করবেন সেটা যদি আপনাদেরকে বলি তাহলে আপনারা একটু কষ্ট করে সরাসরি সার্চ করবেন গুগলে এসে প্রফেশনাল ফটো প্রফেশনাল ফটো লিখে সার্চ করবেন আমরা যদি ইমেজে ক্লিক করি তাহলে আপনি এখানে প্রফেশনাল ছবি কীরকম হয়ে থাকে আমরা এটা দেখতে পারবো দেখেন এই টাইপের ছবিগুলো আপনাকে ব্যবহার করতে হবে বা আপনার লিঙ্কডিংয়ে ইউজ করতে হবে এই টাইপের ইমেজ তো আপনার যদি এই টাইপের ইমেজ না থাকে যদি মডেলিং ছবি থাকে ধরেন এক চোখ ঢাকা চশমা পরা তারপরে হাত দেয় মানে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতেছেন আসলে বা বিয়েতে গেছেন বিয়ের থেকে একটা ছবি দিয়েছেন আপনার বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছেন বা গ্রুপ ছবি দিয়ে দিয়েছেন ওইগুলো ছবি আপনাকে এখানে দেওয়া যাবে না আপনার যদি ছবি না থাকে তাহলে আপনি কষ্ট করে স্টুডিওতে চলে যাবেন যাওয়ার পর ওইখান থেকে একটা ছবি তৈরি করে নেবেন অথবা আপনার ফোন থেকে ছবি তৈরি করে আপনি কিন্তু সেই ছবিটা এডিট করে কিন্তু প্রফেশনাল ছবি বানাইতে পারেন তো আমরা নেক্সট পর্বে হয়তো ওইটা নিয়ে আপনাদেরকে যদি চান দেখাতে পারি আর না চাইলে সমস্যা নাই আপনারা নিজেরা একটু কষ্ট করে বানাই নিতে পারেন আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে এখানে হচ্ছে প্রফেশনাল ছবি কী টাইপের হয়ে থাকে সেগুলো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যে কী টাইপের ছবি আপনাকে ব্যবহার করতে হবে তো আপনি এখানে দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক ছবিগুলো এখানে দিয়ে দিছে তো আমি চাচ্ছি যে আমার প্রোফাইলটা মূলত আমার ফেসবুকের একটা ছবি আছে আমার ফেসবুক অ্যাকাউন্টে যাব সেই ছবিটা আমি দিয়ে দিব ওইটাই আমি সবখানে ইউজ করি মোটামুটি প্রফেশনাল আছে ওকে আমি আমার প্রোফাইল থেকে ছবিটা নিয়ে নিলাম আমার ফেসবুক থেকে নেওয়ার পরে এবার যেটা করব আমি আমার ছবিটা সেট আপ করবো তো আমি এখান থেকে ফাইনালি মায়ের প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে আমি এখানে আইসা আমার ছবিটা দিয়ে দিব ধরেন আমি এখানে ক্যামেরার উপর ক্লিক করব ক্লিক করে আপলোড আপলোড ফটো এখানে ক্লিক করব আপলোড ফটো এবং এখানেও দিয়ে দিছে প্রফেশনাল ছবি কীরকম হয়ে থাকে তো আমার আমার ছবিটা আসলে কাজের সাথে যায় এরকম ছবি তো আমি এটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো এই ছবিটা আমার সাথে যায় আর কি আমার এটা একটা প্রফেশনাল ছবি ধরতে গেলে এটা একটা প্রোগ্রামের ছবি মোটামুটি এটা আমার কাজ রিলেটেড আর কি তো আমি চাচ্ছি এই ছবিটা আমি এখান থেকে দিব আমি চাইলে এটা ক্রপ করতে পারি জুম করতে পারি জুম আউট করতে পারি যদি কোনো জায়গায় মনে হয় যে আমার এটা বাঁকা আছে সেটা ঠিক করতে হবে সেটাও আমি এখান থেকে করতে পারবো জুম করতে পারবো জুম আউট করতে পারবো এখানে সব কিছুই আছে তো এটা আমি এখান থেকে সরাসরি দিয়ে দিলাম এটা মেডেল অপশনে আছে আর কি দেখতে মোটামুটি খারাপ লাগতেছে না ভালোই আছে তো এটাই আমি চাচ্ছি যে ফুল ব্যবহার করতে আর এটা একটু ঘুরে গেছে মনে হচ্ছে এটা জিরো পার্সেন্ট করে দিলাম আর এটা একটু জুম আউট করে দিই ওকে তো একটু এইদিকে হলে চলবে ওকে ফাইন চলবে এবার আমি এটা সেভে ক্লিক করে দিব তো আপনারা চাইলে এই কাজগুলো করে নিতে পারেন এখান থেকে সামথিং চাইলে কাস্টমাইজেশন করতে পারেন ওকে তো এটা দিয়ে দেওয়ার পর আমার ছবিটা প্রপারলি হয়ে গেছে তো এবার আপনি চাইলে এখানে একটা সুন্দর করে একটা লিঙ্কডিংয়ের জন্য কভার ইমেজ বা একটা ব্যানার তৈরি করতে পারেন তো আমরা ব্যানার তৈরি করার জন্য আমাদের বেস্ট একটা গ্রাফিক্স টুলস ধরতে গেলে সেটার নাম হচ্ছে ক্যানভা তো আমরা ক্যানভাতে চলে আসব তো ক্যানভাতে চলে আসার পরে আমরা এখানে লিখব হচ্ছে LinkedIn LinkedIn background LinkedIn okay sorry LinkedIn background photo এটা লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে আপনি এটার যে লিঙ্কডিংয়ের যে ব্যাকগ্রাউন্ডের বা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা থাকে বা ব্যানারটা থাকে সেটার সাইজ এবং ব্যানারের আইডিয়া এখানে চলে আসবে আপনি চাইলে এগুলো কাস্টমাইজেশন করে আপনি একটা ব্যানার বানাইতে পারেন অথবা চাইলে এখান থেকে যে কোনো একটা নিয়েও আপনি কাজ করতে পারেন তো আমরা দেখি প্রথমে এটাই দেখি এটা মোটামুটি আমার কাছে ইউনিক লাগতেছে তো এটা আমি ওপেন করব কাস্টমাইজেশন হ্যাঁ মোটামুটি চলে আর কি তো এটা কাস্টমে ক্লিক করব বা কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আমাদেরকে এই একটা অপশনে নিয়ে আসবে এটাই আমি সামথিং কিছু কাস্টমাইজেশন করি আর কি you are the best digital solution for your business okay মোটামুটি যায় আর কি আমি এখানে শুধু জাস্ট আমার ছবিটা চেঞ্জ করে ফেলবো ওকে এই ছবিটা চেঞ্জ করে আমার এখানে আমার ছবিটা এনে দিব জামালা শেষ তো আমি চাচ্ছি আমার এই ইমেজটা ব্যবহার করতে এখানে তো আমি এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিব বা রিমুভ করে দিব তো আমি এখান থেকে রিমুভ করে দিলাম দিয়ে এখানে থেকে আমি এটা পরিপূর্ণ করে দিতে পারি আর এটা আমি একটু কেটে দিতে পারি হ্যাঁ এটা একটু ছোটো করে দিই যাতে দেখতে যেন আর একটু ভালো লাগে আর কি আর এটা একজাক্টলি যেন মিলে সেই জন্য আমি এটা ছোটো করে দিই ওকে ওকে ছোটো করে দিলাম আর এখানে এই নামটা হ্যাঁ এই যে এখানে যে একটা নাম আছে বা এটা আমি একটু ডুপ্লিকেট করে এটা আরেকটু ইয়া করে দিই হ্যাঁ মেডেলে এনে দিই ওকে এটা বরাবর রেখে দিলাম ওকে এক সেকেন্ড এটা দেখতে একটু আপনাদের হয়তো সমস্যা হচ্ছে আমি একটু এটা বড় করে দিই আগের যেটা ছিল সেটা আমি এখান থেকে মুছে দিলাম মুছে দেওয়ার পর এবার আমি এটা এখানে এনে দিয়ে দিলাম ঠিক আছে এটা চাইলে আমি ছোটো করতে পারি অথবা বড় করতে পারি ওকে এটা মাঝামাঝিতে আছে তো এটা আমি আরেকটু এদিকে এনে দিলাম দেওয়ার পর এখানে একটা নাম দিতে বলতেছে এটাকে আমি একটু ইয়া করে দিই উপরে তুলে দিই এটা আমি উপরের দিকে তুলে দিলাম বা ওকে ডুপ্লিকেট দরকার নাই এটা আমি ডুপ্লিকেট করি তাহলে হবে ওকে এখানে আমার নামটা আমি ব্যবহার করতে পারি ধরেন আরজু আহমেদ তো এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এটা আমার সাথে কি একজাক্টলি তো এবার আমার এখানে মোটামুটি কাজ শেষ জাস্ট ওয়েবসাইটের নাম দিয়ে দিব ধরেন একটা এক্সাম্পল একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন ধরেন আমাদেরটাই দিয়ে দিলাম নিউ অথবা freelancer Raju freelancer Raju okay freelancer Raju আর এখানে ধরেন ফোন নাম্বার একটা যাচ্ছে আমি একটা ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিব zero one okay zero one six four double one two seven three six three okay আমার একটা নাম্বার দেওয়া হয়ে গেল এখানে একটা লোগো চেঞ্জ করতে বলতেছে আমি আমাদের লোগোটা ব্যবহার করতে পারি তো একটা কাজ করি একদম উপরে চলে যাই হ্যাঁ আমাদের লোগোটা এখান থেকে ব্যবহার করতে পারি তো আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন নাও চাইলে সমস্যা নাই তো এটা ধরেন আমার একটা ইনস্টিটিউট লোগো তো মোটামুটি সব কিছু ঠিক আছে এখানে ধরেন ফ্রিলান্সার রাজু এটি কপি করি কপি করে এখানে দিয়ে দিই ফ্রিলান্সার রাজু ওকে তো আমার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট তো এবার যেটা করব আমি এখান থেকে ডাউনলোড করে ফেলবো আমার ইমেজটা তো এখানে চাইলে আপনি আরও কিছু অন্য সিস্টেমে লিখতে পারেন digital marketing web developer offering যা আপনি ফাইবারে যেমন অফারিং লেখেন এখানেও অফারিং করতে পারবেন তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এখান থেকে আমাদের এই ইমেজটা এখানে নিয়ে আসব হ্যাঁ এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করব এডিট প্রোফাইল তো এটা করার পরে আমরা এই ইমেজটা দিয়ে দিলাম এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব মোটামুটি একটা বেসিক মোটামুটি এটা বেসিকের ভিতরে অনেকটুকু ভালো হয়েছে আপনি চাইলে এটা জুম করতে পারেন অথবা না চাইলে সমস্যা নেই এটাই থাক অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে পারেন তো দেখেন আমার ইমেজটা কিন্তু প্রপারলি হয়ে গেছে ব্যানার এবং হচ্ছে ফটো দুটো হয়ে গেছে এবং আমরা নেক্সট পর্বে বাকি কাস্টমাইজেশনগুলো দেখাবো